কপিরাইট ক্লাইম এমন একটি বিষয় যেখানে আপনাদের ভিডিও হওয়া সত্ত্বেও আপনি টাকা পাবেন না তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কপিরাইট ক্লাইম কি এবং এই কপিরাইট ক্লাইমের কারণে আপনার কি কি হতে পারে কপিরাইট ক্লাইম এমন একটি বিষয় যে বিষয়টির কারণে আপনার ভিডিও হলে হওয়া সত্ত্বেও আপনি সেই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিতে আমরা ইউটিউব রিলেটেড টেকনোলজি রিলেটেড এবং আর্নিং রিলেটেড কথাবার্তা বলি তাই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমরা কথা বলবো কপিরাইট ক্লাইম কি কপিরাইট ক্লাইম হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও ছবি ভয়েজ যে কোনো কিছু অন্যের যে কোনো কিছু যদি আপনার ভিডিওতে অল্প একটু সময়ের জন্য ইউজ করেন এবং ওই জিনিসটার ওনার যদি চায় যে আপনাকে কপিরাইট ক্লাইম দেবে সেক্ষেত্রে আপনাকে কপিরাইট ক্লাইম দিতে পারবে অন্যের যে কোনো ছবি মুভি ক্লিপ সাউন্ড যে কোনো কিছুই কপিরাইট ক্লাইমের আওতায় আসতে পারে আর এটি হচ্ছে কপিরাইট ক্লাইম তো বন্ধুরা এখন আমরা বলবো কপিরাইট ক্লাইম আসলে কি করবেন কপিরাইট ক্লাইম আসলে কিছুই করার নেই কারণ কপিরাইট ক্লাইম যখন আসবে সেই ক্ষেত্রে আপনি যদি ওই জিনিসটাকে মডিফাই না করে থাকেন ওনার অরিজিনাল ফুটেজ বা অরিজিনাল যে যেটা ইউজ করছেন ওই জিনিসটা যদি আপনি কোনোভাবেই মডিফাই না করেন মানে সরাসরি উনি যেভাবে করছে সেভাবেই আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন সেক্ষেত্রে কপিরাইট ক্লাইম আসবে আর আসলে আপনি কিছু করতে পারবেন না তো এখন বলবো কপিরাইট ক্লাইম আসলে কি করবেন কপিরাইট ক্লাইম আসলে আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনার একটাই কাজ করার থাকবে আপনি আপনার ওই ভিডিওটাকে ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন নইলে পরবর্তীতে গিয়ে আপনার চ্যানেল সব সেটাও হতে পারে তো কপিরাইট ক্লাইম থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না ক্লাইম থাকলে চ্যানেল মনিটাইজ হয় তবে অনেক ক্ষেত্রে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে কপিরাইট ক্লাইম না আসে মতো করে আপনি ভিডিও তৈরি করুন অন্যের ক্লিপ ইউজ করলে আপনি ওখানে কিছু মডিফাই করুন কিছু যুক্ত করুন বা আপনি ওখানে কমেন্ট্রি করুন যাতে করে ওই ভিডিওটা ফেয়ার ইউজে আসে ফেয়ার ইউজ হচ্ছে এমন একটা বিষয় যে কারণে আপনি যদি অন্য কারোর ভিডিও ছবি ইত্যাদি ইউজ করে থাকেন আপনার ফুটেজে তাহলে আপনি ফেয়ার ইউজ আন্ডারে ইউজ করতে পারবেন আর এই ফেয়ার ইউজটা অনেক সময় দশ সেকেন্ড তো এটা হচ্ছে ভেরি করে আপনার কন্টেন্টের উপর আপনি যদি সেখানে লিপসিং করেন আপনি যদি সেই কন্টেন্ট অনুযায়ী অভিনয় করেন তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি ধরন পাল্টে যায় এবং সেক্ষেত্রে কোভারেট ক্লাইম আসার সম্ভাবনা কমে যায় তো আপনারা সরাসরি কোনো কিছু আপনাদের চ্যানেলে আপলোড করবে না তাহলে আপনাদের কপিরাইট ক্লেম আসতে পারে আর কপিরাইট ক্লেম আসলে আপনি আপনার ভিডিও থেকে ইনকাম আপনার হবে না তো যে কপিরাইট হোল্ডার তার কাছেই আপনার ভিডিওর ইনকামটি চলে যাবে সেখান থেকে কিছু পার্সেন্টেজ আপনি পেতে পারবেন জাস্ট এইটুকুই তো বন্ধুরা এদিকে রয়েছে দুটি ভিডিও ভিডিও দুটি দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিওতে আর যারা এখনও আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হননি অবশ্যই জয়েন হবেন কারণ সেখানে জয়েন হলে সরাসরি আমাদের সঙ্গে আপনার কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে